বাংলাদেশ সেনাবাহিনী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং প্রতিবারের মতো সকলকে একটি অনুরোধ করব যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ চলুন বিস্তারিত জেনে নিই বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে দুইটা শ্রেণীতে লোক নিচ্ছে একটা হচ্ছে অসামরিক স্থায়ী পদের জন্য লোক নিচ্ছে আর একটা লোক নিচ্ছে হচ্ছে অস্থায়ী পদের জন্য এখন আমরা দেখব যে কোন জেলায় কতজন লোক নিয়োগ দিচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি আর বেতন স্কেল কেমন তো প্রথম এক নম্বর থেকে শুরু করি লোক নিচ্ছে সহকারী বাবুর্চি একজন বেতন স্কেল আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমমানের যে কোনো পাস জেলা হচ্ছে ময়মনসিংহ এক আবেদনপত্র প্রেরণের ঠিকানা অধিনায়ক ছয় ক্যাভালরি কুমিল্লা সেনানিবাস অর্থাৎ এটা কুমিল্লাতে আপনাকে প্রেরণ মানে আবেদনপত্র প্রেরণ করতে হবে দ্বিতীয় যেটা হচ্ছে বাবুর্চি আমি বেতনের কথা উল্লেখ করছি না বেতনের কথা উল্লেখ করলে ভিডিওটি অনেক লং হবে তো বাবরচি নিচ্ছে এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু বাবরচি এটা নিচ্ছে নোয়াখালীতে আর এটা আবেদন করতে হবে যে কমান্ড্যান্ট আর্টিনারি সেন্টার ও স্কুল হালিশহর চট্টগ্রাম এটা চট্টগ্রামে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং ই অ্যান্ড বি আর এর লোক নিচ্ছে পঞ্চম শ্রেণী অথবা পিএসসি সমমান পাস জুতা তাবু ত্রিপল সহ অন্যান্য চামড়াজাত দ্রব্য মেরামতের কাজে অভিজ্ঞতা দের অগ্রাধিকার দেওয়া হবে বুঝতেই পারছেন এটা এটা লোক নিচ্ছে বাগেরহাট অর্থাৎ বাগেরহাট জেলায় পরিচ্ছন্নতা কর্মী একজন পঞ্চম শ্রেণী পিএসসি পি মানে পঞ্চম শ্রেণী পাশ করলেই হবে অথবা সমমানের পাশ এখানে লোক নিচ্ছে জেলা হচ্ছে নরসিংদী এক তারপরে যে পদটির কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ম্যাস ওয়েটার এসএসসি সমমান পাশ হলে নিচ্ছে দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এখানে নিচ্ছে হচ্ছে ঢাকা আপনাকে অধিনায়ক সাত seven field regiment artillery Savar সেনানিবাসে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে ম্যাসো এটার এসএসসি সমমান পাস এটা নিচ্ছে কুমিল্লাতে যারা কুমিল্লায় আছেন অবশ্যই এটা ট্রাই করবেন এটা আপনাকে কক্সবাজার সেনানিবাসে আবেদনপত্র প্রেরণ করতে হবে সেভেন সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস সাতক্ষীরাতে লোক নিচ্ছে এটা যশোর সেনানিবাসে আপনাকে আবেদন করতে হবে ম্যাথস ওয়েটার নিচ্ছে এসএসসি পাস সমমান এটা ঢাকাতে আপনাকে গাজীপুর সেনানিবাসে আবেদনপত্র প্রেরণ করতে হবে ইউএসএম পঞ্চম শ্রেণী পাস শেরপুর সহকারী বাবরচি অষ্টম শ্রেণী পাস গাজীপুর এক ম্যাথস ওয়েটার গাজীপুর এক বারো নম্বর পদটাও ম্যাথস ওয়েটার এসএসসি সমমান দৈহিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এটা নওগাঁ জেলাতে নিচ্ছে এটা আপনাকে বান্দরবন আলীকদম ক্যাম্পে আবেদনপত্র প্রেরণ করতে হবে তারপরে আবার বাবুরচি নিচ্ছে সিরাজগঞ্জ নরসিংজি নেত্রকোনা চুয়াডাঙ্গা এটা আপনাকে যশোর সেনানিবাসে আবেদনপত্র প্রেরণ করতে হবে টেলিকম মেকানিক গ্রেড এসএসসি অথবা সমমান পাস পেশায় বৃদ্ধিগত প্রশিক্ষণ সম্পন্ন কম্পিউটারের উপর তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এটা নিচ্ছে দিনাজপুরে এটা আপনাকে ঢাকা সেনানিবাসে আবেদনপত্র প্রেরণ করতে হবে ই এন্ড বি আর পঞ্চম শ্রেণী পাস আমি ভিডিওটি আর লং করব না যেহেতু ভিডিওটি অনেক বড় হবে অনেক বড় পদের লোক নিচ্ছে অনেক লোক তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাবুরচি সহিস পটুয়াখালী ঠাকুরগাঁও বিবাড়িয়া নড়াইল বরিশাল কক্সবাজার গাজীপুর জামালপুর ফরিদপুর কিশোরগঞ্জ জয়পুরহাট তারপরে জামালপুর নড়াইল সিলেট নাটোর পটুয়াখালী কুড়িগ্রাম যশোর ম্যাচ ওয়েটার নিচ্ছে যশোরে যারা যশোরের দর্শক আছেন অবশ্যই ট্রাই করবেন তারপরে হচ্ছে mess waiter Narsingdi Gazipur Mymensingh Gopalganj Narail Barishal Sirajganj Jamalpur Kurigram office করণিক মালি অর্থাৎ অনেক পদে লোক নিচ্ছে আমি যদি ভিডিওটা করি তাহলে আধা ঘন্টা লেগে যাবে অনেক বড় একটি ভিডিও আমি আমার এই আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন এবং আমি দেখে নিই এবার কি কি যোগ্যতা লাগবে আপনারা এটা যদি সম্পূর্ণ আবেদনপত্র এটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এবার শুধুমাত্র বুঝতেই পারছেন যে কত বড় হবে ভিডিওটি তো আমি ভিডিওটি লং করছি না আমি জাস্ট যোগ্যতা কি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা সতর্কীকরণ বার্তাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয় সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার নিকট সপর্দ করুন ভুয়া ঠিকানা ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকুরির যে কোনো পর্যায়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বুঝতে পারছেন আচ্ছা এটা আমি উপরে যেটা আপনাদেরকে পড়ে শোনালাম সেটা ছিল হচ্ছে স্থায়ী পদ আর অস্থায়ী পদেও কিন্তু অসামরিক এ অস্থায়ী পদে লোক নিচ্ছে এখানেও সেম মেসওয়েটার বাবুর্চি সহকারী বাবুর্চি পরিচ্ছন্নতা কর্মী সহকারী বাবুর্চি যে অনেক লোক নিচ্ছে তো আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন সকলকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি যথাসম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু